ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه افضلها قول لا اله الا الله وادناها اماطه الاعداء عن الطريق والحياء شعبة من الإيمان رواه مسلم যাবতীয় হামদ সানা মহানবুল আলমিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিবৃন্দ কালেমায় শাহাদতের তাৎপর্য এ বিষয়ে আপনাদের সামনে খুদ্া পেশ করবো ইনশাআল্লাহ ওমা তাফিকি ইল্লা বিল্লাহ عليه توكلت وإليه أنيب প্রথমেই বলে নেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মানহাজের সাথে সম্পৃক্ত ইমান বা আকিদার সাথে সম্পৃক্ত এটা ছাড়া শরীয়তের অন্যান্য বিষয় যতই আমল করি না কেন তা মূল্যহীন তার কোনো মূল্য নেই অতএব বিষয়টা বুঝতেই হবে এবং বোঝার চেষ্টা করতে হবে সমস্যা হলো আমরা এগুলো বিষয়ে কম আলোচনা করি আগে আজ থেকে পনেরো বছর ষোলো বছর আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম এবং আপনারা পিস টিভিতেও শুনেছেন আমার একটা আলোচনা শরীয়ত অনুসরণের মূলনীতি শরীয়ত মানার পদ্ধতি এই মর্মে দিয়েছিল মূলনীতির উপরে আলোচনা মানুষ কম শুনতে চায় কেন যেন জানি না এই সিলেটের তাকুয়া মসজিদের ভাইয়েরা এই বিষয়টা নির্বাচন করেছেন শিক্ষিত মুসল্লি বা জ্ঞান পিপাসু তাওহিদের জ্ঞানে অভিজ্ঞ হওয়ার বুঝার তাওহিদ বুঝার আশা যাদের মনে থাকে তাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করতে আমাদেরও ভালো লাগে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন আমিন আলমিন কালেমা শাহাদাত যেটা মূল স্তম্ভ তাওহিদকে গ্রহণ করার প্রথম পয়েন্ট হলো কালেমায় শাহাদাত যেটা আমরা বলি আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওরসুল ইতিপূর্বে যত পাপ করেছি যদি ঘাটতি থাকে শিরিক বা বেদাত আল্লাহর কাছে বলি জাল্লা আজকে শাহাদাত বলছি তোমার কাছে পাঠ করছি তুমি এর বিনিময়ে আমাদের পাপগুলো ক্ষমা করে দাও এবং জান্নাতিদের অন্তর্ভুক্ত করে নাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুল আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন সুরায় মোহাম্মদ উনিশ নম্বর আয়াত ফা আলম আন্নাহুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাতের দুইটা পাঠ একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা পাঠ ওয়াশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলহু অর্থাৎ মুহাম্মাদুর রসুল্লাহ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দুইটা পাঠ একটু বুঝে নিতে হবে প্রথমত দুইটা পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ এখানে লাইলাহা ইল্লাল্লাহ যখন আলোচনা করব তখন এর মধ্যে দুইটা পার্ট আছে একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ আল্লাহ বলছেন ফা আলাম আপনি জেনে নিন বুঝুন লা ইলাহা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ঠিক আছে আমি যে অনুবাদটা করলাম ঠিক আছে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই অনুবাদ ঠিক আছে তাহলে আপনারা সমর্থন করলেন কেন লা ইল্লাল্লাহ এর অর্থ কি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই শুধু আমি নই পৃথিবীর যে কেউ যদি অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আপনি উপস্থিত থাকলে বলবেন যে অনুবাদটা সঠিক হলো না একবারে মুখস্থ বলে দিবেন এখানে কোনো দ্বিধা নাই মাবুদের তো অভাব নাই সিলেট শহরে কয়েক কোটি মাবুদ আছে শুধু সিলেট শহরের কথা বলছি আপনারা তিনশো ষাট জন বলেন কিন্তু মানুষ মাবুদ হিসাবে গ্রহণ তিনশো ষাট ছাড়া মানে কয়েক কোটি হবে সারা বাংলাদেশ মিলে হবে আরও কয়েক হাজার লক্ষ কোটি হবে যত ছবি সবগুলোই মাবুদ তাহলে এবার সংখ্যা গুনতে অসুবিধা হবে না যত মূর্তি সবগুলো কি মাবুদ যত যেখানে পূজা করা হয় কবর হোক খানকা হোক মাজার হোক সবগুলোই কি মাবুদ তা মাবুদের অভাব আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই ভাষাটা ঠিক নয় তো প্রথমটা এই অনুবাদটাই আমাদের দেশে ভুল হয়ে গেছে আবার শিরিকপন্থীরা এটা অনুবাদ করেছে এটার যেটা আসল অনুবাদ ওটা আসেইনি আমাকে গালিগালাজ করা হলেও আমি মরা পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ যে এই অনুবাদগুলো ভুল যদিও এটা ব্যাখ্যা সাপেক্ষে বলার দরকার কিন্তু আমার আলোচনা নেটে আছে আপনারা শুনে নেবেন আজকে সংক্ষেপে বলবো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ লাইলাহিল্লার অর্থ আমি অনুরোধ জানাব যারা আরবি ব্যাকরণ বুঝেন তাদেরকে অনুরোধ করব ওই সমস্ত ছাত্র ভাইদেরকে অনুরোধ করব তোমরা যেহেতু নাহু বুঝো এলমে নাহু যেহেতু বুঝো তোমাদের উস্তাদরা এই মাজার ফুজারিরা যেন তোমাদেরকে ধোকা না দিতে পারে কারণ তুমি আরবি ব্যাকরণ বুঝো আর তুমি যদি হুজুরদের অনুসরণ করো আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা কারণ এখানে লা ইলাহা এই লাটা হলো আরবিতে ব্যাকরণে বলা হয় লাইন অফ জিন্স এটা আপনাদের বোঝানোর জন্য বলছি না এটা যারা ব্যাকরণ বুঝেন আমার কথা সারা বাংলাদেশে সবাই বুঝবে যারা মাদ্রাসায় পড়ুয়া লাইনাফি জিন্সের ইসিম হলো ইলাহ খবরটা কই তো এখানে লাইনাফি জিন্সের খবরটা হলো হাক্কুন মাহজুফ এখানে গোপন আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ এবং আল্লাহ এটা বলেও দিয়েছেন সুরায় লোকমান তিরিশ নম্বর আয়াত হক আল্লাহ যে সত্য মাবুদ আল্লাহ বলে দিচ্ছেন তারপরে সুরায় হাজ বাষট্টি নম্বর আয়াতে বলছেন হক আল্লাহ হক আর আল্লাহকে ছাড়া অন্য যাদেরকে তারা ডাকে সবগুলোই কি মিথ্যা বাতিল এটা আল্লাহ বলে দিচ্ছেন তাহলে হাক শব্দটা এখানে গোপন আছে এটা হলো আরবি ব্যাকরণও বলছেন এবং আল্লাহ রব্বুল আলমিনও সেটা কি বলে দিচ্ছেন তাহলে অর্থটা হবে লা মাবুদ আবি হাক্কিন ইল্লাল্লাহ ইলাহ শব্দের অর্থ মাবুদ কেন আপনার আলোচনাটা ভারী মনে করবেন না লা ইলাহা বলছি কিন্তু বাক্যটা অনুবাদ করতে গিয়ে কি বলছে লা মাবুদা আবি হাক্কিন ইল্লাল্লাহ মাবুদ কেন অর্থ করছি মাবুদ শব্দের অর্থ ইলাহ শব্দের অর্থ হল মালুহ লুহ শব্দের অর্থ আর মালুম মানে হল আল মাহবুদ ইবনু তাইমা রহিমহুল্লাহ তিনি বলছেন আল মালুহ আল্লাদি ইয়াস্তাহিকু আইয়ু ইলাহ তাকেই বলা হয় যার একমাত্র এবাদত করা হয় আলহামদুলিল্লাহ তো ইলাহ শব্দ থেকে মালুহ শব্দটা আসছে আর তার অর্থটা হলো মাবুদ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যখনই তার ইলাহিয়াত বা অবুদিয়াত সাব্যস্ত করতে চেয়েছেন সব জায়গাতে তিনি এবাদত শব্দটা নিয়ে আসছেন সব জায়গায় যেমন অমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সুরায় জাহারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র তারা কি আমার ইবাদত করবে এটা তো শিখাইনি আপনাদেরকে কি শিখিয়েছি ইল্লা আবুদুন কি শিখিয়েছিলাম তারা একমাত্র আমারই এবাদত করবে এর অর্থ হলো তারা একমাত্র আমারই তাওহিদকে মেনে নেবে এর অনুবাদ কি তাওহিদ আবার সুরায় ফাতেহা আমরা বলি ইয়া কানা আবুদ ও ইয়া কানাস্তাইন একমাত্র আপনারই আবার বলেন তাওহিদ প্রতিষ্ঠা করে তাওহিদকে মেনে নিয়েছি ওয়াইয়াক নাস্তাইন এবং আপনার কাছে কি সাহায্য চাই তো এখানকার অর্থটা আমরা এবাদত না করে যদি তাওহিদ বলতাম তাহলে সবাই তাওহিদ বুঝে যেতেন কিন্তু আমরা না করার কারণে কিন্তু এই অর্থ করে রাখছেন কত আগে ইবনু আব্বাস রদি আল্লাহ তিনি এই আয়াতে তাফসির করছেন ইয়াকা না বুধু ইয়ানি ইয়াকা নুয়াহিদ ওনারজু ওনাখু ইয়া রব্বানা লা গায়রুক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিনেন রাইসুল মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন মুফাসসিরগণের সর্দার যাকে বলা হয় তিনি অনুবাদ করছেন একমাত্র আপনারই তাওহীদকে গ্রহণ করে করি ওনাখাফু এবং আপনাকেই ভয় করি ওনারজু এবং আপনার কাছে রহমত চাই ইয়া রব্বানা হে আমাদের রব লা আবার বলছেন আপনি ছাড়া আর কারো কাছে চাই না কারো কাছে রহমত চাই না কাউকে ভয় করি না বরং একমাত্র আপনারই তাওহিদকে মেনে নিয়েছি কি চমৎকার অনুবাদ তিনি করেছেন তাহলে আল্লাহ যখন বলছেন ইবাদতের কথা তখনই রব্বুল আলামিন ইলাহটাকে প্রমাণ করেছেন কি দ্বারা ইবাদত দ্বারা এই জন্য তিনি মাহবুদ যেমন অমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহ লিয়া লিয়াবুদু ইলাহ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা ইবাদত করবে অর্থাৎ তাও প্রতিষ্ঠা করবে একমাত্র ইলার যিনি আল্লাহ সুরায় তৌবা একত্রিশ নম্বর আয়াত সুরা ইয়ে না পাঁচ নম্বর আয় আল্লাহ বলছেন অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলেসিন লাহুদ্দিন এখানে অনেকগুলো বিশেষণ যোগ করেছেন অমা উমিরু ইল্লা লিয়াবুদু একটা বাক্যকে শক্ত করার জন্য নাবধক বাক্যটা ব্যবহার করা হয় তুমি ছাড়া আর কেউ না তাহলে বাক্যটা কি শক্ত হলো না যখন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের কথা তিনি বলেছেন তখন অধিকাংশ জায়গায় এই নাফি আর ইসবাত নাফিতে নাফিতে ইসবাত হয় এটা ব্যাকরণগত দিক তখন আল্লাহ এভাবে উল্লেখ করেছেন দেখেন ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা ওমা আরসালনা মিন রাসূলিন মিন ক্বাবলিকা ওহিয়া নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন সবগুলো না বোধক বাক্য উল্লেখ করে ওইগুলো হা বদককে শক্ত করেছেন তাই এটা সুরা আম্বিয়া পঁচিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন যখন তার ইবাদতকে শক্ত করতে চেয়েছেন তখনই নাবদ বাক্য দ্বারা সেটা কি করেছেন শক্ত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দেখেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ শুরুটাই হয়েছে এরকমভাবে এই সব বাক্যগুলো এইরকম তো আল্লাহর উদ্দেশ্য হল যে আল্লাহ ছাড়া যেন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে কেউ ইলা হিসাবে গ্রহণ না করে তাহলে আমরা বুঝলাম যে ইলাহ শব্দের অর্থ মাবুদ কেন করা হলো কারণ মাবুদ দ্বারা বাদত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ইলাহকে তিনি প্রকাশ করতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন এজন্য অর্থ কি মাবুদ আবি হাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অনুবাদটা দেখেন পূর্বের সালাফরা সবাই অর্থ করেছেন লা মাহবুদ আবি হাক্কিন ইল্লাল্লাহ কিন্তু উপমহাদেশে কেমনে এটা আসলো লা ইলাহিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কেন আসলো বরং এই লা ইলাহিল্লাহর অর্থ যেগুলো করা হয়েছে সুন্দর একটা গান তৈরি করেছে যতদিন পর্যন্ত সংশোধন না হবে ততদিন আল্লাহ ক্ষমা করবেন না সেটা হলো লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ তারপর হলো লা মাহবুবা ইল্লাল্লাহ লা না খফু ইল্লাল্লাহ লা মাহবুদা ইল্লাল্লাহ আছে এখন আপনাদের যদি ব্যাখ্যা করতে যাই বাক্যটা খুব চমৎকার যে লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা না খফু ইল্লাল্লাহ কিন্তু লা মাবুদা ইল্লাল্লাহ বা লা বি হাক্কিন ইল্লাল্লাহ এই ধরনের অনুবাদ করেনি মাজারে বসে জিকির করে কি সুন্দরভাবে আমাদের উপরে চাপিয়ে দিল সুন্দর কণ্ঠ দিয়ে এই জন্য বেদাতি ব্যক্তির ওয়াজ শোনা বই পড়া হালাকায় বসা তো দূরের কথা তার কণ্ঠটা যদি মধু ঢেলে পড়ে তবুও বেদাতির কোরআন তেল ছোনাও না যায় বুঝতে পারেন নি মনে হয় কথাটা আমরা বুঝিনি আমি আমার পুস্তাদকে উস্তাদকে বললাম যে গানটা বলে চলে গেল কিছু বললেন না তিনি বলছেন যে গানটা তো খুব চমৎকার অথচ লাইলাগা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়ে শিরিক ঢুকাই দিছে তার মধ্যে লামৌজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ মৌজুদ নাই ও হাতাতুল উজুদ চলে আসছে নাউজুবিল্লাহ সুফিবাদ যেটা হলো বর্তমানে বলছে কোয়ান্টাম মেথড এই সুফিবাদের অনুবাদ চলে এসেছে যে মাজারে বসে বলছে মানে আল্লাহর সত্তাকে স্বীকার করবে না একটা ধারণা আর আর একটা ধারণা হলো দেখেন মিলটা কেমন আল্লাহ রব্বুল আলমিনের সত্তা সেফাত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে এই সেফাতগুলোকে স্বীকার তারা করবে না আল্লাহর হাত আছে তবে তার হাত কারো সাথে সাদৃশ্যপূর্ণ নয় এটা আমরা বিশ্বাস করি আবার বলছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই যে ওয়াহদাতুল উজুদ চলে এসেছে উজুদা আমরা বুঝতেই পারিনি যে আমাদের মুখ দিয়ে সুফিবাদী আকিদা বের করে নিচ্ছে নাউজুবিল্লাহ এবং এটাই হলো বাইজিদ বোস্তামের আকিদা এটাই হলো মানসুর হাল্লাজের আকিদা এটা এখানে যদি ঢুকি সুফিবাদী আকিদার মধ্যে যদি ঢুকে যায় আলোচনা করতে গিয়ে তারা লাইলাহা ইল্লাল্লাহর গবেষণা করতে গিয়ে আল্লাহকে না পায় নিজেরা আল্লাহ দাবি করেছে এটা ছোটোখাটো ব্যাপার না আবার লা মাকসুদা ইল্লাল্লাহ মাকসুদ কেন হলো আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নেই মাকসুদ কেন অনুবাদ করা হলো উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলমিনের যে সেফাত রয়েছে এই সেফাতগুলোকে কি করা অস্বীকার করা যেমন তাফসিরে জালালাইনের মধ্যে করেছে ইমাম বুখার রহেমাহুল্লাহ তাবেই বিদ্যান মুজাহিদ থেকে সোরা বাকারা উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতের অর্থ করতে গিয়ে ওখানে সুম্মাস্তাওয়া আলাল আর্শ এই ইস্তাওয়া শব্দের অর্থ করেছেন ইমাম বুখারি সেই বুখারির মধ্যে খুলে দেখে তাফসির অধ্যায়ে আলা ওয়ারতাফা তিনি সুউচ্চ হলেন সমুন্নত হলেন কিন্তু তাফসিরে জালালেন অনুবাদ করতে গিয়ে করেছে কি আই কসাদা অর্থাৎ তিনি কি ইচ্ছা করলেন লা মাকসুদা ইল্লাল্লাহ বুঝতেই পারেননি বুঝতেই পারেনি ভাবতেও পারেনি যে জালালাদ্দিন মাহাল্লি তিনি অনুবাদ করতে গিয়ে একে সুফিবাদী অনুবাদ করে ফেলেছেন আমরা ভাবতেই পারিনি গোটা বাংলাদেশে ওই তাফসিরটা সবচেয়ে বেশি পড়া হয় কিন্তু উস্তাদ কোনোদিনই বলে দেন না যে অনুবাদটা ভুল আপনি বলেন যে আপনি অমুক আলমের ভুল ধরেন অমুক আলমের ভুল ধরেন তা আমি বলি যে উদ্দিন মহাল্লের ভুল যদি ধরা যায় উদ্দিন সুইতির যদি ভুল ধরা যায় যদি নাসিরুদ্দিন বাইজাবির ভুল ধরা যায় তাফসিরে বাইজাবির ভুল ধরা যায় তাফসিরে কাশ্যাফের যেটা মুতাজিলি তাফসির তার ভুল যদি ধরা যায় তা আপনি দেওবন্দি হন আর কাসেমি হন আর বেরলবি হন আর মৌদুদি হন আপনার ভুল ধরতে পারবো না আপনি কি মনে করেন যদি পৃথিবীতে সালাফি আলেমরা পরিষ্কার কথা না বলতো এই বেদাতিরা ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারে বলবো না মানে কিসের ভয় দেখাবেন তাদেরকে আপনার লাঠির ভয় দেখাবেন মামলার ভয় দেখাবেন জেলের ভয় দেখাবেন ফাঁসির ভয় দেখাবেন আপনি এটা সালাবদের সুননাথ এটা নবীদের সুননাথ সাহাবিদের সুননাথ তাবিদের সুননাথ তাবে তাবিদের সুননাথ মোহাদ্দিস সুননাথ যদি আপনি প্রকৃত সালাফি হন প্রকৃত আহলে হাদিস হন অবশ্যই সালাফি মানহাজকে স্পষ্ট ভাষায় প্রকাশ করতে হবে তবে বুদ্ধিমত্তা নিয়ে প্রকাশ করবেন এটা হলো নিয়ম ওই জায়গায় আপনি রাখছেন কেন হ্যাঁ এটাও আমি বলি তারা তাফসির করতে গিয়ে যদি ভুল করে থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়াও করি কিন্তু আপনার মনটা এত ছোট কেন সংকীর্ণ কেন বড় মনের মানুষ দেখবেন অনেকেই বড় আলেম আছে তাদের সাথে কথা হয়েছে আমার যখন তাফসিরের কথাগুলো ধরে দিয়েছি বিশেষ করে তাফসিরে আপনার জালালাইন তাফসিরে কাশ্যাপ তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে তাফসিরে যে মুফতি শফি সাহেবের যেটা মাহরিফুল কোরআন যখন আমি ধরে দিয়ে ধরে দিয়েছি তখন তিনি সানন্দে গ্রহণ করে তিনি বলেছেন যে আমি যদি আমার যদি তোমার সাথে সাক্ষাৎ না হতো তাহলে এত গভীরে কখনো আমরা ঢুকতাম না আলহামদুলিল্লাহ উদারতার পরিচয় দেন এটা হতেই পারে তো লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ এটা যেমন ঠিক না আমি লা মাওজুদা ইল্লাল্লাহ এটা প্রচার করতে দেব আপনাকে এটা ভাবলেন কি করে এখানে আকিদা হলো ওয়াহাদাতুল উজুদ আল হলুল ফিল্লা আল হলুল ফিল ইনসান হুলুল আকিদা যাদের তারা কুফুরি আকিদায় বিশ্বাসী যতই পাগড়ি লম্বা হোক যতই টুপি লম্বা হোক দাড়ি যতই লম্বা হোক মাজার যত বড় হোক খানকা যতই দর্শনীয় হোক না কেন কারণ হলে কুফুরি আকিদা বাইজিদ বোস্তামি নিজেই বলছেন তলাবতুল্লাহ সিদ্দিনা সানা আল্লাহকে খুঁজলাম ষাট বছর যাবৎ কোথাও পেলাম না আল্লাহকে ফাইদানা হুয়া এখন দেখছি আমি নিজেই আল্লাহ বাড়ির বাহির থেকে ডাক দিলে বলতো কি যে লাইসা ফিল বাইতে গাইরুল্লাহ কাকে ডাকছো বাড়িতে আল্লাহ ছাড়া তো কেউ নাই আর মানসুর হাল্লাজ বাংলাদেশের মানুষকে এই বায়জিৎ বোস্তামের আকিদা শেখানো হয়েছে মানসুর হাল্লাজের আকিদা শেখানো হয়েছে মানসুর হাল্লাস মানে এমন আকিদা পোষণ করে আর যত কবিতা পড়ে আলেমরা সব নাবলসির কবিতা পড়ে নওয়াজুবিল্লাহ যে আকিদা পোষণ করত আপনারা পড়বেন ভ্রান্ত আকিদা বলো সঠিক আকিদা বইটা পড়বেন তথ্যগুলো জানতে পারবেন এমন খারাপ উক্তি করেছে থৌবা তোবা নওয়াজুবিল্লাহ বলতে আশ্চর্য লাগে শেষ পর্যন্ত বলে দিল যে নাহনু রুহান আল্লাহ আর আমি দুইটা রুহ হালাল না বাদানান এখন দুইটা এক দেহের মধ্যে কি হয়েছে বিলীন হয়ে গেছে কোথায় আর কোথায় কোথায় আর কোথায় আব এক জিনিস হলেন কি সপ্তম উপরে আরসের উপরে সমুন্নত আর বান্দা আপ কি এই দুনিয়ায় দুইটাকে কি করে ফেলেছে এক করে ফেলেছে নওয়াজবিল্লা আস্তাক ফরুল্লাহ এক পর্যায়ে বলছেন আপনি দেখেন চরমুনার পীর সাহেবের বইয়ে লেখা আশেখ মাসুক বইয়ের বিয়াল্লিশ তেত্রিশ লেখা আছে যে আমার তুমি আমি আমি তুমি তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য নাই আনাল হাক আনাল হাক আনাল হাক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ পরের অংশটুকু আসবে পরের অংশটুকু আসলে এখানে কথাটুকু বলিনি সেটা হলো আপনার ও আন্না মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম সম্পর্কে বাইজুদ বস্তমি বলছেন যে লিওয়াই আর ফাউমিন লিওয়াই মোহাম্মদ অর্থাৎ আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি আব্দুর রহমান আব্দুল খালেক তিনি একটা বই লিখেছেন আর নকশাবন্দিয়া বইটার একশো তিরিশ পৃষ্ঠায় এই আলোচনাগুলো তিনি করেছেন সবচেয়ে ভালো আলোচনা করেছেন পাকিস্তানের এহসান আলাহি জহির তিনি সুফিবাদের উপরে তার একটা বই আছে আরবিতে লেখা উর্দুতে অনুবাদ হয়েছে এটা তো তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন যেটা বেরলভি বলে পরিচিত উপমহাদেশে বেরলভিয়াত এটা তার একটা বই আছে উর্দু ভাষা সেটা আমার কাছে আছে পড়তে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে কি আকিদা পোষণ করে নজবিল্লা আবার কাদিয়ানি এই গুলাম আহমদ কাদিয়ানি এত খারাপ আস্তাকফুল্লাহ নওয়াজবিল্লাহ বাংলাদেশে কাদিয়ানিরা খুব দাপটে আছে এখন তাই না যদি কেউ মনে করে কাদিয়ানিরা কাদিয়ানিরা কেউ মুসলিম বা মুসলিম হতে পারে সন্দেহ পোষণ করে ও কাফের হয়ে যাবে কিন্তু এক বাক্যে কাদিয়ানিরা কাফের এর কোনো সুযোগ নাই যাক আমরা আলোচনায় ফিরে আসি শুধু একটু জানিয়ে দিলাম কিছু নোংরা কথা আছে যেগুলো বক্তব্য বলাটাও ঠিক না আপনার বই থেকে পড়ে নেবেন এবার আসি লা ইল্লাল্লাহ এর অর্থটা কি তাহু ফিমা আমার ওয়াজতিনাবু মানাহা আনহু ওয়াজাসার আল্লাহ যা নির্দেশ দান করেছেন সেইটার কি করা আনুগত্য করা এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের অনুবাদ হলো ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়াজাসার যার থেকে তিনি নিষেধ করেছেন সতর্ক থাকতে বলেছেন তার থেকে বিরত থাকা আর যেটা তিনি নিষেধ করেছেন আনুগত্য করতে বলেছেন যেটা তিনি নির্দেশ করেছেন আনুগত্য করতে বলেছেন সেটার কি করা আনুগত্য করা এটা হলো লাহ ইল্লাহর মৌলিক অর্থ এখানে এসে আপনার দুইটা ভাগে আমরা ভাগ করব তারপরে মোহাম্মদুর রসুল্লাহ এখানে পরে আসে ছোট্ট করে এখানে বলে নি লাহা ইল্লাল্লাহ এটা দুইটা অংশ এত গুরুত্বপূর্ণ যে আগে লা ইলাহা আল্লাহকে স্বীকার করার পরে তারপরে লা ইলাহা না আগে সবগুলোকে অস্বীকার করার পরে আপনাকে বলতে হবে কি এটা উপলব্ধির বিষয় আপনার মনের মধ্যে অনেক মাবুদ আছে এগুলো সব সাফ করতে হবে মদের বোতলে মধু ঢেলে লাভ নাই আগে বোতল কি করতে হবে পরিষ্কার করতে হবে ড্রেনের মধ্যে গোসল করে চল্লিশ বছর যাবৎ যদি গোসল করেন জীবনে পবিত্র হতে পারবেন না ড্রেনের মধ্যে যদি দামি সাবান মেখে আপনি গোসল করেন পবিত্র হতে পারবেন ও তো ড্রেন তাহলে ড্রেনটা আগে পরিষ্কার করতে হবে জায়গাটাকে পরিষ্কার করতে হবে আপনার উদাহরণটা এইরকম আপনার অজু আছে আপনার শরীর পবিত্র জামা পবিত্র আপনার জায়নামাজটা পবিত্র আপনার রুজি পবিত্র আপনার আকিদা পবিত্র সবই পবিত্র পরিষ্কার কিন্তু যেখানে সালাদ পড়ছেন জায়গাটা হলো কবরস্থান এই জায়গায় যদি পাঁচশো বছর এবাদত করেন হবে না তাহলে আপনার অন্তরের মধ্যে তাগুত রেখে তাগুত রেখে আপনার অন্তরের মধ্যে তাগুত রেখে যদি আপনি আল্লাহর এবাদত করেন কোনোদিন কবুল হবে না এই জন্য লাইলাহিল্লার অর্থ আল্লাহ বর্ণনা করেছেন দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা বাকারের মধ্যে এসেছে আল্লাহ বলছেন অমাই তগুত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে তাগুতকে অস্বীকার করবে ওয়ায়ু বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান আনবে এটা আগে শর্ত করে নিচ্ছে আল্লাহ প্রথম হলো কুফুরি করা অর্থাৎ নিজে আগে কাফের হওয়া কি হওয়া কাফের হওয়া অনুবাদটা বাঁকাভাবে নিয়েন না আমি যেভাবে বলছি অনুবাদ এটাই কাফের হওয়া বলতে আমি সব কিছুকে অস্বীকার করে এখন কাফের ওয়াইব বিল্লাহ একমাত্র মেনে নিয়েছি আল্লাহকে এই জন্য আমি কি মমিন এবার বোঝা গেছে এই জন্য আল্লাহ বলছে ওমাইয়াকুর তাগুত তাগুত মানে কি তাগুত মানে শুধু বুঝেন যে তাগুত এতটুকুই বুঝি তাগুতের পরিষ্কার অর্থ তাগুত সম্পর্কে আলোচনা করা খুব কঠিন কিন্তু আপনাদের বুঝতে হবে বললেন না বুঝেন আগে বলার দরকার নাই বুঝেন তাগুত মানে হলো শয়তান তাগুত মানে হলো কোরআন এবং সুন্না ব্যতীত যত কোরআন সুন্না বিরোধী যত আইন সবগুলো কি তাগুত তিন কোরআন সুন্না বিরোধী আইনের যারা প্রতিষ্ঠাতা পরিচালনাকারী যারা প্রয়োগকারী তারা সবাই হলো তাগুত তাহলে কোনো জায়গার বাকি থাকলো না কি সুন্দর আপনার মনে তাওহিদ আছে এটা কিভাবে বুঝেন যদি একজন চেয়ারম্যান আপনাকে ফোন দেয় তখন তো আপনি লাভ দিয়ে ওঠে আপনার অন্তরটা তার প্রতি এত গভীর হয়ে যাবে চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছে আমি এমপির কথা বললাম না মন্ত্রীর কথা বললাম না প্রধানমন্ত্রীর কথা বললাম না রাষ্ট্রপতির কথা বললাম না সেনাবাহিনীর প্রধানের কথা বললাম না শুধু চেয়ারম্যানের কথা বললাম তিনি আমাকে ফোন দিয়েছেন মানে ভক্তিটা তার প্রতি এত দূরে যাবে যতটুকু ভক্তি আল্লাহকেও করেন না রাসুলকেও করেন না ঠিক বললাম না ভুল বললাম যদি একজন বাংলাদেশের ক্রিকেটার সাকিবের কথাই বলি যদি আপনাকে ফোন দেয় তখন মনে হয় আপনার পৃথিবীতে নাই নাকি তাও এবাদত করে যে তৃপ্তিটা আপনি অনুভব করেন কি বলো এটাকে সাকিব যখন সক্কা মারে যে তৃপ্তিটা পান ওই তৃপ্তিটা কি এবাদতে পান না ওটা পান না আপনি আর একটা ছেলের নাম কি আমরা তো পত্রিকায় পড়ি আপনার এক একজনের প্রতি এক একজনের ভক্তি এতটাই বেশি এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন একশো পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা বাকারা আসাদ্দু হুব্বাল্লিল্লাহ পল্লাদিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ তার আগের আয়াতটা হলো এখন ভুলে যাই মাঝে মাঝে ইহিব্বুনা কাহুব্বিল্লাহ তারা মাবুদকে ভালোবাসে তাদের মাবুদকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো আসাধ্য হব্বাল্লিল্লা যারা তাওহিদপন্থী যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হলো আল্লাহ কিসের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কিসের মানে অন্য ব্যক্তি যাই হোক না কেন তো হিতপন্থী ব্যক্তির মহব্বত সবচেয়ে বেশি কার প্রতি আল্লাহর প্রতি তিনি প্রকৃত তাও হিতপন্থী আমি বুঝাতে পারছি কিনা জানি না তাহলে আপনার হৃদয়ে এখন পর্যন্ত তাওহিদ আশ্রয় নেয়নি তাগুতি আছে জাস্ট এবাদত করেন মসজিদে আসেন লোক দেখানোর জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক অন্তর থেকে মাবুদকে বের করে দিতে হবে এই জন্যই উনবাদ আগে কাফের হতে হবে আপনি কাফের কেন আমি বলছি দিই আচ্ছা ইহুদি খ্রিস্টানরা মুসলিম না কাফের সন্দেহ আছে সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কেন কাফের আল কোরআনকে মানেনি তাই না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি এই জন্য কি কাফের আমি কাফের কেন আমি ইহুদি ধর্ম মানি না খ্রিস্টান ধর্ম মানি না আমি বর্তমানে কেন প্রাচীন কেন যত মতবাদ আছে ধর্মের নামে আর রাজনীতির নামে সমস্ত মাবুদকে অস্বীকার করি এই জন্য আমি কি কাফের স্বীকার করি কাকে একমাত্র আল্লাহকে এবার যখন বলে ফেললাম ইল্লাল্লাহ তখন আমি খাঁটি মমিন হয়ে গেলাম তাহলে আপনাকে আগে আল্লাহ কি বলছেন কাফের হতে বলছেন অমাইয়াকুরবিদ তহুত যে ব্যক্তি যাবতীয় মাবুদকে অস্বীকার করবে কাফের হবে অতঃপর ওয়ুমিম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবে ফকাদিস্তাম সাকাবিল অরুয়াতিল ওই ব্যক্তি আল্লাহ প্রদত্ত হেদায়েতের হাতলকে শক্ত করে ধরে ফেলল আলহামদুলিল্লাহ এবার একটু চিন্তা করেন তো এভাবে আল্লাহ বলছেন সতেরো নম্বর আয়াত আইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন যারা তাগুত থেকে বিরত হয়েছে এই মর্মে যে তাগুতের এবাদত করবে না লাহমুল বুসরা তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে মাঝখানে বলে তাগুতকে অস্বীকার করে আল্লাহর দিকে ধাবিত হয়েছে এরপরে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে হাবাসির ইবাদ হে মোহাম্মদ আমার এই সমস্ত বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আল্লাহর বক্তব্য এটা কিন্তু বান্দা এত খারাপ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ষাট নম্বর আয়াত সুরা বাকারা সুরা নিসা আলম তারাইলাল্লাদিন জমুন আন্নাহুম আমানু বিমা উংজিলা ইলাইকা ওমা উংজিলা মিন কবলিক আপনি কি মনে করেন তাদের সম্পর্কে যারা ভাবে যে তারা ইমান এনেছে আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপরে এবার পূর্বে যা নাজিল হয়েছে তার উপরে তারা ইমান এনেছে আপনি কি ভাবেন তাদের সম্পর্কে ভিতরে ভিতরে আসলে তারা তাগুতের কাছে বিধান কামনা করে আইয়া ফুরু বিহি অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতের সাথে যেন তারা কুফুরি করে ওয়ুরিদু শৈতানু আইনুদ্দিল্লাহম দলালাম বাঈদা মূলত শয়তান চাই তাদের এই তাগুতের এবাদতের মাধ্যমে তাদেরকে পথভ্যষ্ট করতে আমরা ধারণা করছি আপনাদের মনে তাওহিদ আছে আসলে মনে আছে কি তাগুত কারণ সবাই তাগুতের কাছে দুর্বল তাগুতের কাছে মাথা নত করে তাগুতকে ভক্তি করে নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাগুত থেকে মুক্ত করেন তাগুত বুঝেছেন তো ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ সবচেয়ে ভালো আলোচনা করেছেন এইলামুল মুয়াক্কিনের মধ্যে আলোচনাটা দেখে নেবেন আমার কোন এক বক্তব্যে তাগুতের উপরে আলোচনা আছে আপনি সংক্ষেপে বললাম তাগুত মানে শয়তান দুই কোরআন এবং সন্না বিরোধী যত নিয়ম কানুন আইন বিধান থিওরি মতবাদ ইজম তরিকা মাঝাব যা কিছু আছে সব কি তিন আল্লাহর শারীরিক বিধান বাদ দিয়ে এই সমস্ত বিধানের দর্শনের থিওরির মতবাদের সেটা আপনি বলতে পারেন সে রাজনৈতিক হোক রাজনৈতিক বলতে সেটা সেকুলারিজম হোক সেটা কমিউনিজম হোক সেটা ন্যাশনালিজম হোক সেটা ডেমোক্রেসি হোক বা যে কোনো হোক ক্যাপিটালিজম হোক সবগুলো হলো তাগুথ এবং এদের যারা প্রতিষ্ঠাতা তারা কি তাগত এরপরে খারিজি হোক শিয়া হোক মুরজিয়া হোক জাহমিয়া হোক কাদারিয়া হোক রাফেজি হোক মুজাসিমা হোক মুসাব্বিয়া হোক জাবরিয়া হোক জাহমিয়া হোক এরপরে ইসমাইলিয়া হোক আশারিয়া হোক বাতেনিয়া হোক নাজ্জারিয়া হোক এরপরে সিস্তিয়া হোক মুজাদ্দিদিয়া হোক নাকশাবন্দিয়া হোক আর কাদারিয়া হোক শহরিয়ারদিয়া হোক শরীয়ত হোক তরিকত হোক মারেফত হোক হাকিকত হোক এই আরো যেগুলো আছে এক বাক্যে সবগুলো কি তাওত আমি ধর্মীয়কেও ছাড়লাম না কেউ ছাড়লাম না কিন্তু এইগুলোর মধ্যেই অধিকাংশ মানুষ নিমজ্জিত আল্লাহ ওইটাই বলে দিচ্ছেন যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না আল্লাহ তুমি আমাদেরকে তাওহিদের অন্তর্ভুক্ত করো সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের অন্তর্ভুক্ত করো না আমি রব্বাল আলমিন আমরা দিকে যেতে চাই না কাল শেষ করতে হবে ওভার হয়ে গেছে ও আচ্ছা আমি এখানে ছোট্ট করে আপনার কাছে টাইম নিয়ে নিচ্ছি মাফ করবেন আগে জিজ্ঞেস করার দরকার ছিল মুহাম্মদ আব্দুহু এটা তারা কি বুঝি এর বুঝটা হলো এই এবং বিশ্বাস করি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল এখানে একটা পার্থক্য আছে আল্লাহকে আপ বলতে চাইলেন কেন আল্লাহকে আপ বলতে চাইলেন শিক্ষা দিচ্ছেন আব আগে তারপরে বলতে রাসুল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বান্দা হিসাবে আমাদের জন্য বেশি জরুরি না রাসুল হিসাবে বেশি জরুরি রাসুল হিসাবে বেশি জরুরি কিন্তু আগে আপ বললেন কেন আপ বলার কারণ হলো বাংলাদেশের না শুধু পৃথিবীর বহু মানুষ মোহাম্মদকে আল্লাহ মনে করে আস্তাকফুল্লাহ আস্তাকফুল্লাহ ওহ জো মুস্তাফ আরস্তা খুদা হকার কার উতার পাড়া মে মুস্তফা হকার যিনি আরসে ছিলেন খুদা হয়ে তিনি মদিনায় এসেছেন মোস্তফা হয়ে কবিতা কারা পড়ে এটা শুধু তাই এখানে আরো অনেকগুলো ঘটনা আছে অথচ আল্লাহ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করাচ্ছেন আল্লাহ নিজেই তখন তিনি পরিচয় দিচ্ছেন সুবহান মোহাম্মদ আমার সাথে সাক্ষাৎ করলেও মোহাম্মদ বান্দা তিনি কি আল্লাহ নয় নাউজুবিল ওইটাই করে নিয়েছি কারণ কবি নজরুল ইসলামের কবিতা আর আমাদের কবিতা যে আহাদ আহমাদ আহাদ হলে তবে যাই জানা আমি আগের অংশটুকু ভুলে যাচ্ছি মাঝে মাঝে বলতাম যে ওখানে মিমের ওই পর্দা তীরে উঠিয়ে দেরে মন দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন আহমাদের মাঝখানে যে মিমটা আছে না ওটা তুলে দেন তাহলে কি হয়ে যাবে আহাদ হয়ে যাবে আহাদকে আহমদকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুইটার মধ্যে কি মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন তো আল্লাহর মোহাম্মদ কি একই ওই জন্য আপনারা লিখে রাখেন ঘরে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ আল্লাহ মোহাম্মদ ওই আকিদা থেকে যে আসছে আপনারা বুঝতেও পারেননি ভাবতেও পারেননি বললেই অপরাধ আমরা বললে সেটা কি অপরাধ হয়ে যায় ওই জন্যই আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিচ্ছেন রাসুলকে শিখেতেছে আগে আপ স্বীকার করো মোহাম্মদ কি আপ তিনি কি বান্দা আল্লাহ আল্লাহ কি বান্দা তারপরে পরসুল এবং তার রাসুল এর অর্থটা হলো সংখ্যে বলি তাসদিকহু ফিমা আখবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা কিছু খবর দিয়েছেন সবগুলোকে কি করা তাসদিক করা তারপর কি ওয়াল্লাহ ইউবাদাল্লাহ ইল্লা বিমা সারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটার যে এবাদতের পদ্ধতি দেননি ওই এবাদত না করা এখানে দুইটা অংশ আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটার নির্দেশ দিয়েছেন খবর দিয়েছেন সেটাকে তাস্তিক করা সত্যায়ন করা এটাই কবরে জিজ্ঞেস করা হবে তখন আপনি কি বলবেন কয়টা প্রশ্ন তিনটা আমার রব্বুক আমার দিনুক আমার নাবিউক তোমার রবকে কে রব আল্লাহ বলতে পারবেন তো কোনো দিনই না অত সহজ না নবীকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপরে দিন কি ইসলাম যদি বলতে পারেন ওখানেও তাস্তিক শব্দটা আসছে ওখানে বলছেন যে ওমা ইউদ্রিকা তোমাকে কে জানালো তখন তিনি উত্তর দিবেন কবরবাসী উত্তর দিবেন পারবো না মানে করার তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কেতাব পড়েছি অসত্যাক্তবিহী আমি তাকে সত্যায়ন করেছি ও আমান্তবিহি এবং তার উপর কি ইমান এনেছি সত্যায়ন করাটা কি এমনভাবে সত্যায়ন করা যাবতীয় বিষয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করার নাম হলো তাস্তিক যা বলেছেন তার পদ্ধতি ছাড়া কোনো এবাদত চলবে না যদি এই শাহাদতের অর্থটা বুঝতো তাহলে ঈদে মিলাদুন্নবী করার জন্য মানুষ পাগল হতো না বারোই রবিউল আসলে শুরু হয়ে যায় কি অবস্থা বর্তমান বাংলাদেশে এ অবস্থায় জটিল পর্যায়ে গেছে বেদাতের মধ্যে নিমজ্জিত এখন অথচ শাহাদাতের অর্থটাই বুঝি না আমরা আল্লাহ যেন আমাদের হেফাজত করে বেদার থেকে এখানে আবু বাপর রজিয়াল্লাহর মধ্যে যে তাস্তিক ছিল সত্যায়ন ছিল ওইটা আপনাকে ভাবতে হবে চার হাজার চারশো সাত নম্বর হাদিস মোস্তাদের হাকিমের মধ্যে এসেছে রসুসাল্লাহ সাল্লাম মক্কা থেকে চলে গেলেন কোথায় বাইতুল মাকদেশ বাইতুল মাকদেশে চলে গেলেন আল্লাহ নিয়ে গেলেন কোথায় প্রথম আসমান দ্বিতীয় আসমানে একবারে কথোপকথন করে আসলেন তুমি মেয়েরাজের অনুষ্ঠান করো সবে মেয়েরাজের অনুষ্ঠান করো আর আল্লাহকে চেনো না তুমি এটা কেমন কথা হলো এই যে সহি বুখারের লম্বা হাদিস মুসা আলাহিসাল্লামের কাছে আসছেন আবার আল্লাহর কাছে যাচ্ছেন কয়বার হয়েছে এটা কোনো হাদিসে পাঁচবার আসছে কোনো হাদিসে নয়বার আসছে পাঁচ অক্ত পাঁচ অক্ত করে কমালেন না সালাত এই যে যাতায়াত করছেন কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান তো তুই সবে মরাজের অনুষ্ঠান করে কি করো এটা তো বোকা না একটা হ্যাঁ তুমি এই হাদিসটা পর্যালোচনা করো না কেন আল্লাহর নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসা সাল্লামের কাছে ফেরত আসলেন মুসা সাল্লাম কোন আসমানে আছেন কোন আসমানে ষষ্ঠ আসমানে কোন আসমানে ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে আছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুসা সাল্লামের কাছে আসছেন আবার যাচ্ছেন মোহাম্মদ তুমি যাও আমি মানুষ চড়িয়েছি আমি জানি তোমার উম্মত পারবে না পাঁচ যখন হয়েছে তখনও বলছে তুমি আবার যাও আচ্ছা আমি লজ্জা পাচ্ছি আর যাবো না এই যে নয়বার যাতায়াত করলেন বা পাঁচবার যাতায়াত করলেন আল্লাহ যদি তোমার মসজিদে থাকবে তোমার ঘরেই থাকবে আল্লাহ কি জন্য ডেকে নিলেন সেখানে নওজুবিল্লা আল্লাহ যেন আমাদের সঠিকটা সঠিক বুঝ দান করেন যা কখন থেকে চলে আসলাম এই জায়গায় আউ অকর রাজি আল্লাহর কাছে চলে গেল আল্লাহ রাসুল একই রাত্রিতে আবার মক্কায় ফিরে এসে সংবাদ দিচ্ছেন আমি এক রাত্রিতে বাইতুল মাকদেশে গেছি প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে করতে করতে আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে এসেছি এই কথা আল্লাহ রাসুলের কাছে শুনে কাফের মুশরেক আর মুনাফেক এই তিন শ্রেণীর লোক আউ বকার কাছে চলে গেছে মুস্তাদের হাকিমের হাদিস গিয়ে বলছে যে এই ঘটনা মানে ওরা একটা সুযোগ পেয়েছে এই কথা কি সেই যুগেও বিশ্বাস করবে তখন আউ্বাকরাজনার বলছেন মান কলা মানে আকবরা এই কথাটা কে বলেছে আরে মোহাম্মদ বলল তোমাদের পাগল মোহাম্মদ বলেছে তখন আবু বকর বলছেন ওয়াইন কানা কলা দালিকা মোহাম্মদুল্লাকাদা যদি এই সংবাদ মোহাম্মদ দিয়ে থাকেন তিনি সত্যই বলছেন এক ধমক আওয়া তো সত্যি হোক আন্নাহু দাহাবাল্লাইলা তাইলা বাইতুল মাদ্দাস ওয়া ইয়ারজিউ কবলাইয়াসপাহা এই ব্যাকুব তুমি কি ওইটা বিশ্বাস করো যে এক রাতের বাইতুল মাকদেশে গেছে ওই রাত্রে আবার ফেরত আস তুমি বিশ্বাস করো আবু অকর রাজিয়াল ঠান্ডা গলায় বলছেন ইন্নি ফিমা হুয়া আব আদুমিন আরে বলো কি তুমি মোহাম্মদ যদি এর চেয়েও যদি অদ্ভুত কোনো খবর দেয় আমি আবু বকার সেটাকেও বিশ্বাস করি উসাদ্দেকহু তার কাছে আসমান থেকে যে রাতে দিনে সুসংবাদ আসে আমি সেটাকে বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তখনই তার নামটা রাখা হলো কি সিদ্দিক বোঝা যাচ্ছে আবু বকর যেভাবে তাস্তিক করেছিলেন আল্লাহ রবিকে বিশ্বাস করেছিলেন ওইভাবে ওই সময়ে বিশ্বাস কেউ করেননি না হলে জান্নাতি সাহাবি আট দশজনের স্বীকৃতি দিয়েছেন সিদ্দিক দশজনকে বললে কি আল্লাহর সমস্যা ছিল যখন আল্লাহ রাসুল সংবাদটা শুনলেন আল্লাহ রাসুলের কাছে সংবাদটা কাফেরা শুনলো তখন আবু বাকর উপস্থিত ছিলেন না উপস্থিত ছিলেন না মানুষের কথা শুনে শুধু জিজ্ঞেস করলেন মান আখবরা তোমাকে সংবাদটা কে দিয়েছেন তখন বলে আর তোমাদের মোহাম্মদ দিয়েছে সংবাদ যদি তিনি দিয়ে থাকেন তাহলে তিনি সত্যই বলেছেন আল্লাহ এটাকে বলে তাস্তিক এটাকে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে নেওয়া যদি এটা করতাম তাহলে পৃথিবীতে কোনো বেদাত সৃষ্টি হতে পারত না জাজাকুমুল্লা খাইরান আমি অনেক টাইম নিয়ে নিয়েছি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাও হিটটা বোঝার তৌফিক দান করেন কালামে শাহাদাতের প্রকৃত স্বীকৃতি দেওয়ার জন্য তৌফিক দান করেন আমিন আপনাদের আরও অনুরোধ করব এই আত্মাকুয়া মসজিদে আসলাম অনেক দিন পরে এই মাঝখানে গ্যাপ হয়ে গেছে অনেক দিন করোনার কারণে এটা একটা মহামারী আমি দোয়া করছি যারা এই মহামারীতে মারা গেছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুক আমিন যারা আক্রান্ত হয়ে আছেন অসুস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক আমিন যারা সুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে এই রোগ থেকে হেফাজত করে সারা পৃথিবীতে মুসলিম উম্মার উপর থেকে যেন এই বিপদ কাল্লা উঠিয়ে নেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন আমিন আমি শেষে আর একটা অনুরোধ করব যে তাকুয়া মসজিদে আমরা আসি কিন্তু আজও এই তাকুয়া মসজিদের সংস্কার কাজটা শুরু করা যাচ্ছে না কেন যেন জানি না এই সিলেটের মানুষের টাকা পয়সা কম হয়ে গেল কিনা জানি না আল্লাহ পাকে ভালো জানে টাকা ব্যাংকে রেখে কি করবেন এই অলস টাকা তো কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে অবস্থান করবে মৃত্যুর বেলায় একটা গ্রুপের চেয়ারম্যান মরার সময় আফসোস করে বলছে যে তুমি যদি আমার কষ্টটা একটু একটু যদি মানে ঠান্ডা করতে পারো তাহলে আমার জীবনের অর্জিত সম্পদ সবই তোমাকে দিয়ে দিবে ঠিক কাল কিয়ামতের এটা সোরা হাক্কার আয়াত এটা কাল কিয়ামতের মাঠে এইভাবে মানুষ বল পৃথিবীর সব কিছু দিয়ে দেব আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে আমি বিপদ থেকে বাঁচতে চাই তো ওই বিপদ থেকে বাঁচার জন্য আপনাদের অর্থগুলো আল্লাহর মসজিদের জন্য লাগানোর চেষ্টা করুন এখানে মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা একটা মার্কাস তৈরি করার জন্য প্রাণপণে চেষ্টা করা হচ্ছে আপনাদের অর্থ গুচ্ছিয়ে তো না রেখে আল্লাহর পথে দিয়ে যান আপনি মারা গেলে আপনার ছেলে সন্তান হয়তো একদিন মিসকিনকে খাওয়াবে বাকি দিনার খবর রাখবেন না আপনি মসজিদের জন্য দান করে যান আমরা চেষ্টা করছি মানুষকে বলছি মানুষ এত কৃপণ হয়ে গেছে মানুষ কৃপণ হয়েছে এটাও বলবো না কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ তাদের হাত অনেক লম্বা আলহামদুলিল্লাহ কিসের করোনা কিসের করোনা না আগে পরে তাদের কোনো খেয়াল নাই তারা দেওয়ার চেষ্টা করে করোনাকালীন কি মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ চলছে তাদের টাকাতেই চলছে আলহামদুলিল্লাহ মসজিদের সংস্কারও চলছে আলহামদুলিল্লাহ তাহলে কিছু মানুষের হাতকে আল্লাহ কি করে দিয়েছেন লম্বা করে দিয়েছেন আল্লাহ যেন এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে আমিন যারাই তাকুয়া মসজিদের জন্য এর আগে দিয়েছেন এখনও দিচ্ছেন তাদের জন্য দোয়া যারা দিবেন তাকুয়া মসজিদটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জন্য দোয়া আল্লাহ যেন যারা এক টাকাও দিয়েছে আল্লাহ তুমি তাকে তোমার রহমতের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও আমিন ইয়ারব্বাল আলামিন এই অনুরোধটা আপনাদের কাছে থাকলো আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আলাম আল্লাহ নবী আবাদা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ আমি আপনাদের কাছে আরেকটু সময় নেব খুতবার পরে আশা করি আলোচনাটা আমার শুনবেন এখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বুঝার পরে মানুষ বেদাত যে ত্যাগ করতে পারবে এটা নিয়ে ছোট্ট একটা আলোচনা আছে আপনাদের আমি একটু কষ্ট দেব সালাতের পরে একটু টাইম দিবেন আমাকে অনুরোধ করছি এবং বাদ মাগরেব আজকে আপনাদের টাইম দিতে চেয়েছি ইনশাল্লাহ মাগরেব থেকে নয়টা পর্যন্ত টাইম দিব আশা করছি ইনশাল্লাহ সেখানে প্রশ্ন উত্তর হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন আল্লাহর হস্তে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ মামিন اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت التو... إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي